হ্যালো ভিউয়ার্স রিসেলার এবং পিন নেওয়ার জন্য আমাদের পিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের থেকে আইটেল মোবাইল ডায়ালার নিতে পারেন আমরা খুবই কম খরচে এই লাইনটি আমাদের কাস্টমারদের দিয়ে থাকি ইতিপূর্বে আপনারা যারা এই লাইনটি নিয়ে আমাদের সাথে বিজনেস করছেন অনুগ্রহ করে সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো আইটেল মোবাইল ডায়ালার খুবই জনপ্রিয় অ্যাপস এই অ্যাপটির মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে কোন দেশে কল দিতে করতে পারবেন খুবই কম খরচে আইটেল মোবাইল ডায়ালার এর মাধ্যমে আপনারা প্রবাসে থেকে ইনকাম করতে পারেন আমাদের থেকে রিসেলার নিয়ে আপনারা আপনাদের কাস্টমারদের কাছে এই লাইনটি সেল করতে পারেন আমরা এই লাইনটি খুবই অল্প খরচে কাস্টমারদের দিয়ে থাকি রিসেলার নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি গ্যারান্টি দিতে সক্ষম এবং আমাদের এই লাইনটির মাধ্যমে ষাট সেকেন্ডে এক মিনিট পাবেন আপনারা যারা আমাদের থেকে আইটেল মোবাইল ডায়ালার এই অ্যাপসটি রেসেলার এবং পিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে